আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে রাহান কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বল্প বাজেটের ব্র্যান্ড পিসির ভিডিও নিয়ে হাজির হয়েছে যাদের বাজেট স্বল্প পরে তাদের জন্য আজকের এই ব্র্যান্ড পিসিগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর দেরি করবো না চলুন ভিডিওটি শুরু করি প্রথমত আমরা যে বিরোটি দিয়ে শুরু করব যাদের বাজেট পাঁচ হাজার টাকার মধ্যে তাদের জন্য আজকে যে ব্যান্ড পিসিগুলো আমরা রেখেছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি ব্যান্ড পিসি যেটার মধ্যে কি কি কনফিগারেশন পাচ্ছেন সেগুলো আমি আপনাদেরকে বলতেছি এটার মধ্যে পেয়ে যাবেন আপনার ফোরটি ওয়ান এইচপির অরিজিনাল একটি মাদারবোর্ড এবং ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ডিবি এটা থাকছে আর সাথে থাকছে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা নেবেন তারা অবশ্যই পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এবং যারা চাচ্ছেন যে ভাই মনিটর দিয়ে নেবেন আমাদের কাছে ইউজ মনিটর আছে এবং নতুন মনিটর রয়েছে ইউজ মনিটর দিয়ে আমরা ফুল প্যাকেজটা সেল করি মাত্র নয় হাজার পাঁচশো টাকা এবং যাদের বাজেট ছয় হাজার টাকার মধ্যে তারা অবশ্যই এই ডেল ব্র্যান্ডের পিসিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিডিআর থ্রির একটি ব্র্যান্ড পিসি আপনার এটার মধ্যে মাদারবোর্ড থাকবে ফোরটি ওয়ান এবং র্যাম থাকবে ডিডিআর থ্রি ফোর জিবি আর এটার মধ্যে থাকবে আপনার ডিডিআর টুর ফোর জিবি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটা ডিডিআর টু এবং এটা ডিডিআর থ্রি এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে আপনারা এটা ডিবি ডেটা সব কিছু অল এবং তার সাথে থাকবে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আপনারা যা এটা আমরা মনিটর সহকারে ফুল পিসিটি প্যাকেজ বিক্রি করতেছি মাত্র দশ হাজার টাকা হলে মনিটর সহকারে ফুল পিসি নিতে পারবেন এবং যদি চাচ্ছেন যে শুধু পিসি নেবেন তাহলে ছয় হাজার টাকা হলে এই পিসিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর যাদের বাজেট আপনার এগারো হাজার পাঁচশো টাকা তাদের জন্য আজকের যে বেসিটি রেখেছি এটা হচ্ছে আপনার ডেলের একটি বস্ত্র পিসি আপনারা যারা যারা চাচ্ছেন যে হালকা ভিডিও এডিটিং এবং ইউটিউবে কাজ করবেন তাদের জন্য এই ব্র্যান্ড পিসিটি অনেক হেল্পফুল হবে এটা হচ্ছে কনফিগারেশন হচ্ছে I I five second generation আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটা হচ্ছে আই ফাইভ সেকেন্ড জেনারেশন এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং যারা চাচ্ছেন যে ভাই হার্ড ডিস্ক নেবো না আমরা এসএসডি নেবো তাহলে তারাও নিতে পারবেন তারা আপনার হার্ড ডিস্কের প্রাইসটা মাইনাস করে আমরা এসএসডি লাগিয়ে দিতে পারবো এটা হচ্ছে আই ফাইভ সেকেন্ড জেনারেশনের একটি পিসি এটার মাধ্যমে আপনার গ্রাফিক্স ডিজাইন পাশাপাশি আপনার normal video editing Camtasia software দ্বারা আপনার ইউটিউবিং পাশাপাশি সব কিছু করতে পারবেন এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা যারা চাচ্ছেন যে পুরো মনিটর সহকারে নেবেন ফুল পিসিটি প্যাকেজ নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা হলে এখন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে পার্টসগুলো রয়েছে সেগুলো বিস্তারিত ভিডিও দেখতে আমাদের এ ভিডিওর আগে একটি ভিডিও দেওয়া হয়েছিল ব্র্যান্ড পিসির এটার মধ্যে আপনার ভিডিওর যে কনফিগারেশনটা কি ফ্রেশ কন্ডিশনটা এই কন্ডিশনটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা অবশ্যই চাইলে আপনার আগের ভিডিও দেখতে পারেন দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন সো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে